ফেসবুক ও ইউটিউবে কন্টেন্ট তৈরির আড়ালে অনলাইনে জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ইউটিউবার অভিনেতা প্রত্যয় হিরণ সহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ গত তিন বছর ধরে ভারতীয় এক এজেন্টের সঙ্গে জুয়ার বিজ্ঞাপন প্রচারে চুক্তি ছিল প্রত্যয় হিরণের গোয়েন্দা পুলিশ জানায় নিষিদ্ধ জুয়ার ব্যবসা প্রচারে এক একটি বিজ্ঞাপন প্রচারের জন্য প্রত্যয় নিতেন প্রায় লাখ টাকা বদমাস পোলাপাইন সিজন ফোর নাটকের স্লটের মধ্যে জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হতো তাদের নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে প্রত্যয় হিরণ মুফতি গিয়াসউদ্দিন আত্মাহিরির একটি ওয়াজের বক্তব্যকে বিকৃত করে পরিচিতি লাভ করে তুমি ওয়াজের মাহফিলের সুন্দর পরিবেশের জিকিরটাকে তুমি এডিটিং করে গান ঢুকিয়ে আজকে তুমি খেল তামসার পাত্র বানাইছো একটি ধর্মীয়

হেরা বিয়ার মধ্যে এটা না লাগাইলে হেরা বলে হইনি পুলিশ আরো জানিয়েছে নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ চলতে দেখা যায় এর ধারাবাহিকতায় দেশের বিজ্ঞাপনের বাজারে ইউটিউব ফেসবুকের ভিডিওতে নতুন এই ধারার প্রচলন শুরু হয়েছে পঁয়তাল্লিশ লাখ সাবস্ক্রাইবারের আজাইরা লিমিটেড নামে একটি ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন ধরে তাদের ভিডিওতে জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে ডিবি পুলিশ আরও জানায় হিরণরা বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ান এক্স বেট বাবু এইটি এইট ক্রিকেটস নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিও প্রতি লাখ টাকা করে নিতেন ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করত আব্দুল হামিদ নামের একজন অভিযুক্তরা যে সাইটের বিজ্ঞাপনের জন্য আটক হয়েছে একই সাইটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সমালোচনায় পড়েন ক্রিকেট তারকা সাকিব আল হাসান পরে চুক্তি বাতিল করতে বাধ্য হন তিনি ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ বলেন ওরা অনলাইন জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল তাদের গ্রেফতার করে আমরা জানতে পারি অনলাইন জুয়ারিরা দেশের বাইরে থেকে এসব পরিচালনা করে ভারতীয় এজেন্টদের মাধ্যমে জনপ্রিয় ইউটিউবার বা অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেয় তারা জানা গেছে প্রায় বছর খানেক প্রত্যয় হিরণদের উপর নজর রেখে এ সপ্তাহে রমনা থানায় মামলা করে ডিবি পুলিশ কর্মকর্তারা বলেছেন আটকদের ভিডিও ও নাটক তরুণ ও কিশোরদের মাঝে বেশ জনপ্রিয় সেখানে প্রচারণার ফলে অনেকে জুয়াই আসক্ত হচ্ছে ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ গণমাধ্যমকে আরও বলেন অনলাইন জুয়া থেকে অনেকগুলো অপরাধের জন্ম দেয় এছাড়া ইউটিউব বা অন্য কোনো মাধ্যমে জুয়ার প্রচারণা হতে দেখলে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন ডিবি পুলিশ ছেচল্লিশ লাখ সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল আজাইরা লিমিটেডের মালিক প্রত্যহিরণ তিনি শেষটা এমন হয় ওয়ান সাইডেড লাভ মায়ের উপরে তুমি মিস ক্রাশ বদমাস পোলাপাই নাটকের অন্যতম অভিনেতা